যে গেমটি খেলতেছি অবশ্য সবাই জানেন গেমটির নাম কি অবশ্য বলে বলবেন না যে গেমটির নাম জিটিএ ভাইস সিটি এটা জিটিএ ভাইস সিটি না এটা হচ্ছে আপনার GTA San Andreas GTA Vice সিটির দ্বিতীয়টা জিটিএ ভাইস সিটির আরও ডেভেলপ পার্ট যেটা আছে ওইটাই আর আমি বেশিরভাগ অবসর সময়ে গেমটা খেলি যদি আপনারা কেউ খেলতে চান তাহলে খেলতে পারেন আমি আপনাদের আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওইখান থেকে লিঙ্কে ঢুকে তারপর ডাউনলোড করে নিতে পারবেন আর যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের বুঝিয়ে দিব যে কীভাবে ডাউনলোড করতে হবে কি করতে হবে আপনারা আমাকে এস এম এস করবেন আমি আবার পরবর্তীতে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের দিব ইনশাল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন আজকের ওয়েদারটা অনেক ভালো কারণ আজকে অনেক বৃষ্টি নামতেছে এবং ঠান্ডা অবশ্য আমারও ঠান্ডা লেগেছে গেছে Whoa, oh, oh, yes. হয়তো অনেকে জানে না বা জানে যে জিটিএ সান অনেকগুলো মিশন আছে এই মিশনগুলো অনেক হার্ড যদি কে কনভার্ট কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে তারা এই গেমের মাধ্যমে ডলার দেবে ডলারগুলো আপনি কানেক্ট করে তারপরে আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারবেন কিন্তু একটা শর্ত প্রযোজ্য আপনার মিশন কমপ্লিট করতে হবে আপনার পঞ্চাশ স্টেজে গিয়ে তারপরে আপনি হয়তো টাকা পাবেন আর তার আগে পাবেন না যদি আপনার লাগ ভালো থাকে তাহলে পেতেও পারেন গেমটা আমার অনেক অনেক ভালো লাগে অনেক জিটি এর মধ্যে সাদা অংশ টুকু এক এ পর্যন্তই আমার ইয়া এ আর এই পর্যন্ত যদি যাই তাহলে আমাকে পুলিশে অ্যারেস্ট করবে যদি অ্যারেস্ট করতে না পারে তাহলে আমাকে গুলি করে মেরে ফেলবে আপনি এটা ইচ্ছা করলে চাইলে দূরে নিতে পারেন কাছে আনতে পারেন একদম পারফেক্ট ঠান্ডা লাগার কারণে ভালোভাবে কথা বলতে পারতেছি না